হাজার হাজার মানুষের কাছে আমার মূল্য থাকলেও তুই ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই এই জীবনে নেব না রে তুই বেমানের না তোর কারণে লোক সমাজে হইল রে বদনা এই জীবনে নেব না রে বেইমানের না তোর কারণে লোক সমাজে হইল রে বদনা বুঝাতে ইট পাথরের শহরে গাড়ি বাড়ি তোমাকে আমার ছাড়ার জন্য তুমি না ছাড়লে আমি বুঝতামই না পাল আমি যে কত বড় মাল জানো কষ্টের পরিমাণ যখন বেড়ে যায় মানুষ তখন কাঁদে না চুপ থাকা শিখে যায় জানো আল্লাহর কাছে তোমার জন্য এতগুলো দোয়া চেয়ে ফেলছি যে আমি থাকি আর না থাকি তুমি সবসময় সুখেই থাকবে সনম রে সনম রে তুমি কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন তুঝে কুছ সে তোড়ে কহি খুদ সে আমার কলিজার টুকরা যদি কখনো আমাকে খারাপ লাগে বলে দিও কথা দিচ্ছি এমন ভাবে চলে যাব তোমার জীবন থেকে যেভাবে রুহ চলে যায় দেহ থেকে শোনো একদিন তোমাকে ফিরে ঠিকই আসতে হবে হয়তো ভালোবাসার টানে আর নয়তো আগরবাতির ঘ্রাণে বোঝে না এই দুইটা লাইন আমার জানের জন্য তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস তোর সময়টা আর আমি নষ্ট করব না তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস তোর সময়টা আর আমি নষ্ট করব না তোকে দূর থেকে ভালোবাসবো কিন্তু কখনো কথা বলার চেষ্টা করব না ওই যে কথায় বলে না দুঃসময়ই তো কেটে যাবে মেরে যান দুসময় কাটতেও সময় লাগে আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার হাসি আনন্দ ভালো লাগা বিশ্বাস আগে তো একাকিত্ব দেখে ভয় লাগতো এখন তো মনে হয় একাকিত্বর মধ্যেই শান্তি সবাই বলে আমার মন নাকি পাথরের মতন শক্ত মেরে যান তুমি তো পাথরটাকেও ভেঙে দিলাম তোমার অভিমান অভিমান তোমার রাগ রাগ তোমার ভালোবাসা ভালোবাসা আর আমি যা করি সব নাটক मैं सुनिया उच्चिया दीवारा रखिया नी तू दिल बेचार जब ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি দিল দে দিয়া হ্যাঁ जान तुम्हें देंगे আমি মইরা গেলে বুঝবি ঠিকই আমার ভালোবাসা কার পাইয়া কয়টা দিলি মায়ার বাঁধনটা আমি আজও বুঝলাম না সে কি চেয়েছিল হ্যাঁ আমি আজও বুঝলাম না সে কি চেয়েছিল যদি দূরে যাওয়ার ইচ্ছা ছিল তাহলে কাছে কেন এসেছিল এখনই চাইনা আমি আর কারো হইতে চাইনা আমি আর কারো হইতে কারণ মনে তো এমনি কেরাসিন ঢেলা রাখছি চাইনা ওইটা তার আগুন লাগাইতে আমি তাকে কল করে বলেছিলাম এই তোমার কথা আজকে খুব বেশি মনে পড়ছে দয়া করে একটু কথা বলো প্লিজ আর সে এটা বলে কল রেখে দিয়েছিল আসফিয়া আমি কিছু শুনতে পাচ্ছি না তোমার গলার আওয়াজ খারাপ আসছে Ah. সে অন্য কাউকে পাওয়ার জন্য আমাকে ভুলে গিয়েছে ব্যাপার না আমিও তো সবাইকে ভুলে গিয়েছিলাম তাকে পাওয়ার জন্য একটা ডাল দুইটা পাখি ছিল কত মাখা মাখি একটা পাখি কদর বুঝলো না রে জীবনে তো অনেক কিছুই পাই নাই তাহলে কেমনে ভাববো যে আমি তোমাকে পাবো অল্প দিনের টাইমে অনেকটা ভালোই বাসছিলাম অল্প দিনের টাইমে অনেকটা ভালোই বাসছিলাম কিন্তু কে জানে যে অল্প দিনের ভালোবাসাটা অল্প দিনের জন্যই ছিল